বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো পাখিরা ডাকবে মনে রং লাগবে পাখিরা ডাকবে মনে রং লাগবে কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো প্রেমের এখান গান শোনাবো বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তালায় প্রেমের এখান গান শোনাবো আরে বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তালায় প্রেমের এখান গান শোনাবো আকাশ জুড়ে মেঘের মায়া থাকবো হয়ে তোমার ছায়া আকাশ জুড়ে মেঘের মায়া থাকবো হয়ে তোমার ছায়া পাখিরা ডাকবে মনে রং লাগবে পাখিরা ডাকবে মনে রং লাগবে কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো প্রেমের এখন গান শোনাবো বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো Just me প্রেমের এখন গান শোনাবো বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো আর প্রেমের এখন গান শোনাবো হ্যাঁ হ্যাঁ প্রেমের এখন গান শোনাবো